শেখর হ্যাঁ। তুমি তো এখানে বাগান করো হ্যাঁ। আচ্ছা বেশ বাগান করো জল দিচ্ছ এই গরমের মধ্যে দেওয়াটা উচিত দেওয়াটা উচিত কিন্তু না দেওয়াটা উচিত উচিত না কিন্তু তবুও উচিত তার কারণ হচ্ছে যে প্রচণ্ড গরম পড়েছে রাইট হ্যাঁ। আচ্ছা বেশ তাহলে এখানে কি কি গাছ আছে যেটা এখন বর্তমানে ফলন তো সূর্যমুখী আছে আচ্ছা টগর আছে আর লেবু আছে যা লেবু হ্যাঁ। আচ্ছা দাঁড়ান তাহলে বন্ধুগণ আমি আগেই বলে দেই যে এটা হচ্ছে দমদম ক্লাব টাউন আমি শেখরকে নিয়ে এখন সর্বত্রে আপনাদের কে আমাদের বাগানটা দেখাবো এবং এই বাগানটার মধ্যে নানা রকম এটা একটা কমপ্লেক্স বিশাল কমপ্লেক্স দেখতে পাচ্ছেন এই যে এই কমপ্লেক্স এই কমপ্লেক্সের মধ্যে এগুলো হচ্ছে পাঁচতলা বড় বড় বাড়ি অনেকগুলো বাড়ি thirteen wings and five blocks okay আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে এই গেটে ঢুকলাম আমাদের বাগানের গেটে ঢুকছি এই যে সর্বত্রে জল দিয়ে রেখেছে জলটা দেখা দেওয়া উচিত এবং খুব সুন্দর আমাদের শেখর শেখর তুমি তো নানা রকম ফল ইত্যাদি বললে কিন্তু ফল তো বললে না ফুল বললে হ্যাঁ ফল বলিনি আচ্ছা। লেবু বলেছি লেবু এটা হচ্ছে তুলসী পাতা হ্যাঁ, তারপরে হচ্ছে লেবু হ্যাঁ। আচ্ছা এতে লেবু হয়েছিল হয়েছিল ঝরে গেছে আচ্ছা ঝরে গেছে এটা ছোট বাচ্চা লেবু ওর মধ্যে বাস এখানে ওর মধ্যে আছে কি হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে আরেকটা লেবু এই যে এই যে এই যে এই যে লেবু এই যে দেখতে পাচ্ছেন এখানে এই হচ্ছে লেবু বেশ আচ্ছা লেবু আরেকটা লেবু দেখা গেছে এই যে লেবু ওই আচ্ছা আচ্ছা লেবু ছাড়া এবার চলা যাক আমরা আম গাছের দিকে আর তারপরে এখানে অনেক কলা গাছ অনেক না কম কলা গাছ অনেকগুলো ছিল যেগুলো কলা হয়ে ঠোড় হয়ে ভাড়ালি হয়ে সব কিছু কেটে ফেলা হয়েছে তারপরে এই কয়েকটা আছে এবার আমরা যাচ্ছি এই যে সামনে দেখতে পাচ্ছেন সানফ্লাওয়ার সানফ্লাওয়ার লাগানো হয়েছে গরম গ্রীষ্মে এটা হয় এই যে সানফ্লাওয়ার সবে হচ্ছে বাচ্চা এরা আচ্ছা এইবার এটা হচ্ছে একটা পেঁপে গাছ পেঁপে হয়েছে একদম গাছে পাকা পেঁপে দেখতে পাচ্ছেন কি সুন্দর গত বছর এই আম গাছটাতে অনেক আম হয়েছিল অনেক অনেক আম হয়েছিল এইবার আমাদের আরেকখানা আম গাছ এর মধ্যে দেখানোর দরকার এই যে আম দেখতে পাচ্ছেন এই যে আম হয়েছে বহু বহু আম আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই আমগুলো তারপরে হচ্ছে এই আমগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সিরিজে দূর থেকে দেখাই এই যে আমগুলো দেখতে পাচ্ছেন প্রচণ্ড আম ঝুলে ঝুলে রয়েছে এবার আমের ফলন বেশ ভালোই হয়েছে চারদিক থেকে দেখাই আচ্ছা তারপর হচ্ছে এখানে একটা এই যে জবা ফুল এই আরেকটা জবা ফুল তার ঠিক সামনে এই যে এটা হচ্ছে ডালিম গাছ এই ডালিম গাছে বহু ডালিম হয় এখন সিজন নয় হয়নি যাই হোক তারপর হচ্ছে এখানে পেয়ারা গ্রীষ্মে পেয়ারা খুব একটা হয় না এখানকার এই সিজনে পেয়ারা হয় না এর সিজন আলাদা আচ্ছা তারপরে হচ্ছে এই বেল গাছটা প্রায় মারা গিয়েছিল কিন্তু এখন আবার তাজা হয়ে গেছে শেখর জল দেয় শেখরের জন্যে এটা বেঁচে গেছে তারপর শেখর এই যে সামনে বড় বড় শাল গাছের মতন একটা পাতা দেখা যাচ্ছে হ্যাঁ পাম গাছ শাল শালের মতন দেখা যাচ্ছে এই যে সামনে এই এই এই এই এই এটা পেছনে দেখো হ্যাঁ, এটা এটা এটা এটা এটা হ্যাঁ, এর মধ্যে ফল আছে ফলসা আচ্ছা ফলসা এর সিজন কখন এর সিজন কখন হয় গরমের সিজন আসছে এটা হচ্ছে ফলসা গাছ এর মধ্যে বহুত বহু বহু ফলসা হয় এই ফলসা আমরা কুড়োতে আসি কিংবা পারি খুব ভালো লাগে খেতে মিষ্টি মিষ্টি নানা রকম thank you for watching please like share and subscribe to my channel আমাদের দমদম ক্লাব টাউনের ছোট্ট একটা বাগান আরও বাগান আছে অন্যদিকে আছে এখন এই একটা বাগানই দেখালাম আগামী পরিবর্তে আবার দেখাবো